এই আপনাদের এমন কিছু জিনিয়াসদের দেখাবো যাদের কর্মকাণ্ড দেখে আপনি মাথায় দিবেন হাত ইনি সত্যি জিনিয়াস অসাধারণ এটা আমি বা আপনি পারবো না এটার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে অনেক দিনের সবাই জিনিয়াস হতে পারে না জিনিয়াস হতে পারে শুধুমাত্র কিছু ভাগ্যবানরা Now you know what a level 100 juggler oh, looks like. এটা সত্যি অসাধারণ এটাকে আমি দেবো টেন আউট টেন এটা কিভাবে পসিবল আমি বুঝি না এটা অনেক দিনের প্র্যাকটিসের ফলে এটা হয়েছে এটা করাটা এতটা ইজি না এটা অনেকটাই কঠিন আমি এটা বাসায় প্রতিদিন প্র্যাকটিস করি আপনি কি তা করেন This kid decided that being the best at ping pong wasn't enough for him, so he decided to come up with some tricks. Here are the best ones. অসম্ভব কিছু দেখলাম কিভাবে সম্ভব নাইস ওয়াও বিউটিফুল ইনি তো দেখছে মাইকেল জ্যাকসনের থেকে একটু বেশি স্মার্ট মনে হচ্ছে ওনার যত নিচে কিছু লাগানো আছে উনি যে মাইকেল জ্যাকসনের মতো ইয়ে করছেন আপনাদের এমন আর্টিস্টদের দেখাবো যারা আর্ট করে মানুষদের কনফিউজড করে দেয় এটা অবিশ্বাস্য ভগবান এদের যে কত ট্যালেন্ট দিয়েছে দেখুন যে কেউ এটা দেখে বকা বনে যাবে ওয়াও পুরো একটা মেয়েকে ফেললো মনে হচ্ছে সত্যি মেয়েটা এখানে বসে আছে এটা দুর্দান্ত কতগুলো লুডো ছক্কা দিয়ে এইভাবে আট করে ফেললো এটা খুবই একটা কঠিন বিষয় যে একটার পর একটা মিলানো অনেকটাই কঠিন এতটা ইজি না এটা অবিশ্বাস্য ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে